पहली नजर में कैसा जादू कर दिया सैया ने देखा ऐसे मैं पानी पानी हो गई কিছু জনপ্রিয় গায়ক রয়েছে যারা পরিচিত সারা পৃথিবীতে खैरियत पूछो कभी तो कैफियत पूछो যাদের গান শোনার জন্য মুখিয়ে থাকে লাখো দর্শক যাদের গান মানেই হিট আজকে আমি আপনাদের দেখাবো ভারতের সেরা দশ সিঙ্গারদের যারা গান দিয়ে মাতিয়ে রেখেছে ভারত সহ বিভিন্ন দেশে তবে চলুন ভিডিওটি শুরু করা যাক দশ নম্বরে রয়েছে হানি সিং সিং ভারতের একজন সঙ্গীত শিল্পী এবং র্যাপার তিনি বেশ কিছু গান দিয়ে মাতিয়ে রেখেছেন তার দর্শক মহল তার সবচেয়ে জনপ্রিয় গান হলো এই গানটি এই গানটি হানি সিং এবং নেহা কাক্কার কভার করেছেন তার গাওয়া ধীরে ধীরে গানটিও বেশ জনপ্রিয়তা পায় নয় নম্বরে রয়েছে কুমার শানু तेरे घर आया मैं आया तुझको लेने কুমার শানু হাজার হাজার বলিউড হিন্দি গান গাওয়ার জন্য বিখ্যাত हम तुमको निगाहों में इस तरह छुपा लेंगे তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম একটি হলো এই গানটি वादा है वादा चाहेंगे तुमको বর্তমানে এই গানটির ভিউ এক বিলিয়নেরও বেশি আট নাম্বারে রয়েছে বাচ্চা তিনি একজন ভারতীয় র্যাপার এবং গায়ক তার জনপ্রিয় অনেক গান থাকলেও গেন্দা ফুল গানটি সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে রাখা একটি গান বড় লোকের বেটি লম্বা লম্বা চুল আর এই গানটি আপনি একবার হলেও শুনেছেন এমন সাত নাম্বারে রয়েছে গুরু রান্ধাওয়া নি হাই তিনি একজন ভারতীয় গায়ক এবং তিনি পাঞ্জাবি গান গেয়ে থাকেন মেরি মেরি তার অনেক জনপ্রিয় গান থাকলেও এই গানটি বেশ পরিচিত একটি গান হর দিয়া ছয় নম্বরে রয়েছে ভারতীয় গায়িকা নেহা কাক্কার নেহা কাক্কার যার প্রতিটি গানই সুপারহিট তুঝে চাহ রব সে ভি ও ইয়াদ পিয়া লাগি ভিগি ভিগি তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম একটি হলো মিলি হতুম मिले हो तुम हमको बड़े नसीबों से এছাড়াও তার গাওয়া বাংলা গানগুলো বেশ জনপ্রিয় পাঁচ নম্বরে রয়েছে শ্রেয়া ঘোষাল दीवानी हाँ दीवानी दीवानी हो गई শ্রেয়া ঘোষাল যার গান মানেই দর্শক প্রিয় তার গাওয়া প্রতিটি গানই পছন্দ করে দর্শক শ্রেয়া ঘোষাল ভারতের একজন সেরা গায়িকা হিসেবে পরিচিত তার গাওয়া অসাধারণ গানগুলোর জন্য তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন চার নাম্বারে রয়েছে জুবিন নাটিয়াল তিনি বেশ কিছু গান উপহার দিয়েছেন দর্শকদের তার জনপ্রিয় গানগুলোর মধ্যে লুটগাই গানটি বেশ জনপ্রিয় রয়েছে আরমান মালিক बोल दो ना जरा दिल में जो है छिपा আরমান মালিক ইংরেজি তেলুগু সহ অনেক ভাষায় গান গেয়েছেন हाँ मेरे पास तुम रहो তিনি অনেক সিনেমার গান কভার করেছেন तुम्हें अपना बनाने का कभी मैं याद आऊं तो चले आना তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে সানাম রে সিনেমায় গাওয়া হুয়া হে আজ পেহলি বার গানটি हुआ है आज पहली बार जो ऐसे मुस्कुराया हूँ দুই নম্বরে রয়েছে আতিফ আসলাম पहली नजर में कैसा जादू कर दिया আতিফ আসলামের গান মানেই জনপ্রিয় जीने लगा हूँ জন্ম পাকিস্তানে হলেও একসময় ভারত কাঁপিয়েছে তার অসংখ্য গান দিয়ে তার ফ্যান্স ফলোয়ার ছড়িয়ে রয়েছে ভারত সহ সারা পৃথিবীতে আতিফ আসলামের গান মানেই ভাইরাল সুপারহিট আমাদের এই লিস্টের প্রথমে রয়েছে অরিজিৎ সিং অরিজিৎ সিং ভারতবর্ষের অসাধারণ কণ্ঠের একজন সেরা গায়ক দিল কা দরিয়া অরিজিৎ সিং কলকাতার ছেলে বাংলায় তার জনপ্রিয় একটি গান হলো বোঝে না সে বোঝে না গানটি বোঝে না সে বোঝে না বর্তমানে তার অনেক অসাধারণ গান রয়েছে তার গাওয়া প্রতিটি গানই সুপারহিট তিনি একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন দর্শকদের